হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে লুনা ক্লাসিকের আজকে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আমরা লুনা ক্লাসিকের বর্তমান অবস্থা কি আছে এবং কি হতে পারে ফিউচারে সেই বিষয়ে জানবো আর সেই সাথে সাথে জানবো অনেকে প্রশ্ন করেছেন আপনারা যে লুনা ক্লাসিক কি আবার আগের প্রাইসে যেতে পারে অর্থাৎ একশো ডলার বা তার চেয়ে বেশি অথবা তার কাছাকাছি কোনো প্রাইসে যে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নেই আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব মার্কেট অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যে আসলে কি লুনার প্রাইস কোন পর্যন্ত যেতে পারে এবং কোন পর্যন্ত যেতে পারে না তবে সবই হচ্ছে আমার নিজস্ব রিসার্চ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনারা এই মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন সেই সাথে সাথে আপনাদের কাছে একটা অনুরোধ এই ধরনের ভিডিও প্রায় আমার চ্যানেলে আমি নিয়ে আসছি যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্রয়োজন হয় এই ধরনের আপডেট তাহলে আমাদের চ্যানেলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েন মার্কেট ক্যাপে আছি এবং এখানে লুনার চার্টটা আমি ওপেন করে রেখেছি লুনা ক্লাসিকের চার্টটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন প্রাইস গত চব্বিশ ঘন্টায় কিন্তু প্রাইস আপ হয়েছে এখানে প্রাইস ডাউন হয়েছিল গত চব্বিশ ঘন্টায় one point one three percent এখানে আপ হয়েছে এখানে আমাকে গতবার যখন আমি লুনা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং এই চব্বিশ ঘন্টা কথাটা বলেছিলাম অনেকে বলেছিলেন ভাই আমি তো গতকালকে দেখলাম অর্থাৎ আমি যেদিন ভিডিও পাবলিশ করেছি মেক করেছি তার আগের দিন দেখেছে যে এখানে প্রাইস অনেক বেশি ছিল এবং আমি বলেছি চব্বিশ ঘন্টায় কিন্তু তাদের সাথে যায়নি কথাটা এই ব্যাপারটা হচ্ছে আজকে ঠিক আমি যে টাইমে ভিডিও মেক করছি গতকালকে এই টাইম পর্যন্ত এর আগে যদি আপনি দেখে থাকেন তাহলে সেটা এই প্রাইস আপ ডাউনের সাথে মিলবে না কিন্তু চব্বিশ ঘন্টার ব্যাপারটা বুঝতে হবে গত চব্বিশ ঘন্টায় প্রাইস এখানে আপ হয়েছে one point one one percent কিন্তু আমরা এখানে প্রাইস আপ দেখলেও যদি আমরা একটু মার্কেট ক্যাপ দেখি তাহলে মার্কেট ক্যাপ কিন্তু এখানে ডাউনে আছে ট্রেডিং ভলিউম গত চব্বিশ ঘন্টায় ten point seventy four percent down হয়েছে কিন্তু এখানে প্রাইস আপ দেখতে পাচ্ছি প্রাইস আপ দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে মার্কেট ক্যাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন one point nine two percent up হয়েছে এবং fully diluted market cap one point nine two percent up হয়েছে তো এখানে টেরারোনার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন আপ ডাউন হচ্ছে কিন্তু খুব বেশি যে আপ হচ্ছে সেটা নয় এখানে মাঝে মাঝে ইনভেস্টররা আসছেন এবং বড় ইনভেস্টর কিছু ইনভেস্ট করছে যখনই কিছুটা আপ হচ্ছে তারা সেল করে বের হয়ে যাচ্ছে প্রফিট বুক করে নিয়ে এবং তখনই আবার যখন তারা বের হয়ে যাচ্ছে তখন ট্রেডিং ভলিউম কমে যাচ্ছে ট্রেডিং ভলিউম কমে যাওয়ার ফলে প্রাইস কিন্তু আবার ডাম করছে আবার একই ঘটনা পুনরাবৃত্তি এখানে হচ্ছে এখানে একটা কাজ আপনি করতে পারেন এখানে আপনি শর্ট টার্ম ইনভেস্ট করতে পারেন এখন দেখতে পাচ্ছেন বিটিসির অবস্থা গত চব্বিশ ঘন্টায় মোটামুটি বেশ ভালো আছে বেশ ভালো আপ হয়েছে বিটিসি তেইশ হাজার আটশো পর্যন্ত বিটিসি টাচ করেছিল এখন তেইশ হাজার পাঁচশোতে ট্রেড করছে আশা করা যাচ্ছে বিটিসি আরও কিছু দূর যাবে তারপরে কি হবে নিচে আসবে নাকি উপরে যাবে সেটাই মুহূর্তে বলা যাচ্ছে না তবে মার্কেটের যা পরিস্থিতি এখন কিন্তু যে কোনো কয়েন টোকেন কিছুটা আপ হবে তো আপনি চাইলে এখানে এন্ট্রি নিতে পারেন এন্ট্রি নিয়ে তারপরে যখন আপনার প্রফিট দেখবেন প্রফিট দেখার সাথে সাথে সেল করে দিয়ে বের হয়ে আসতে হবে এই মার্কেট ট্রাস্ট খুব বেশি ট্রাস্ট করে বসে থাকার মতো পরিস্থিতিতে নেই কারণ আমরা জানি ইতিমধ্যে লুনা কিন্তু বেশ ভালো রকম একটা স্ক্যাম মার্কেটে করেছে সো এখানে আপনাকে যদি লাভ করতে হয় তাহলে খুব স্বল্প চিন্তা করতে হবে আর আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করতেই চান তাহলে আমার মনে হয় দশ পনেরো ডলারের বেশি যাওয়া উচিত নয় এটা আপনি এখানে ইনভেস্ট করে রেখে দিন যদি কখনও কোনো দিন কিছু হয় তাহলে তো ভালোই হয়ে গেল কারণ দশ পনেরো ডলারে আপনি এখান থেকে হিউজ পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার প্লাস কয়েন এখান থেকে পাবেন সেটা ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে এক ডলার যদি যায় আর ভবিষ্যতে এক ডলার যাওয়ার সম্ভাবনা কিন্তু লুনার আছে লুনা এক ডলার যেতে পারে আমার মতে তবে সেটা সময় সাপেক্ষ কারণ এই কয়েনটাতে এটার বিভিন্ন বার্নিং নিউজ আসছে বার্নিং নিউজগুলোর যদিও কোনো এখনও নির্ভরযোগ্য সোর্স নেই তবে যদি সত্যি সত্যি বার্নিং হয় শোনা যাচ্ছে বাইনান্স ট্রানজেকশানে one point two percent burning করবে যদি সত্যি সত্যি তাই হয় তাহলে এখানে প্রাইসে কিন্তু আমরা ইম্প্যাক্ট দেখতে পাবো এবং এটা জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান ডলার পর্যন্ত পৌঁছাতেও পারে তবে যারা প্রশ্ন করেছিলেন লুনা ক্লাসিক কি একশো ডলার পর্যন্ত আবার যেতে পারে বা কাছাকাছি কোনো প্রাইসে যেতে পারে তাদের জন্য বলতে চাই এখানে আমি আপনাদের জন্য একটা ফান্ডামেন্টাল নিউজ ওপেন করেছি করেছি দেখতে পাচ্ছেন নিউজের হেডলাইনটাই আমরা শুধু দেখব এবং এখান থেকে বোঝার চেষ্টা করব এখানে লিখেছে Terra Classic's lunacy recent success might get you high on investing অর্থাৎ এখানে আপনাকে কিন্তু এরা এই যে তাদের কয়েনটাকে pump and dump pump and dump করছে এখানে কিন্তু আপনাকে আকর্ষণ করছে যেন আপনি বড় ইনভেস্ট লং টাইমের জন্য করেন আমি বলছি না যে লুনা আর আবার স্ক্যাম করবেই কিন্তু করার সম্ভাবনা কিন্তু থেকেই যায় কারণ ইতিমধ্যে তাদের দুইটা অডিট হয়েছে সার্টিক সহ দুইটা অডিট হয়েছে এত সুন্দর অডিটের পরে এই বছরই জানুয়ারিতে একটা অডিট হয়েছে তাদের এত সুন্দর রেজাল্ট সেখানে ছিল তারপরে তারা কিন্তু স্ক্যাম করেছে তাহলে আপনি এখানে যদি লং টাইমের জন্য বড় ইনভেস্ট করেন আপনি হয়তো আবার ফেসে গেলেও যেতে পারেন তাই এই মুহূর্তে আপনি আমার মতে এখানে বড় সময়ের জন্য বড় ইনভেস্ট না করাই উচিত এখানে আপাতত ছোট ছোট সময়ের জন্য বড় ইনভেস্ট করলে ছোট সময়ের জন্য করে প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে আর যদি বড় সময়ের জন্য করতে চান বেশি সময়ের জন্য করতে চান তাহলে ছোট্ট একটা ইনভেস্ট করুন যেটা আপনার যদি হারিয়েও যায় কোনো ক্ষতি নেই তবে এক ডলার কিন্তু যেতে পারে লোনা এটা আমি বলছি আমার নিজস্ব রিসার্চ থেকে আপনার রিসার্চকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি লোনা এক ডলারে যায় এবং আপনি এখন দশ পনেরো ডলার ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু একটা হাই প্রফিট গেইন করতে পারবেন লোনা সম্পর্কে আমার রিসার্চ আজকের ভিডিওতে জানালাম আপনাদের চিন্তাভাবনা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমার জন্য ভালো হবে অনেকের জন্য ভালো হবে কারণ ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একেবারে শিওর হয়ে কেউ কিছু বলতে পারে না আমি তো প্রথমেই বলেছি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি নিজের জন্য যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি এনজয় করেছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে